Thank you. ঘরের সাদা কাগজ আমার তুঙ্গে সখাগারে মনের সাদা কাগজ রে আমার তুঙ্গে সখাগারে হরে গামারে হরে গামারে চিন্তন কাটে কেড়ে তো আরে She with bangles, cocky, easy, the on alam sa aking mga

I'll be easy to find.